চেষ্টা করবো গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং স্পর্শে কাতর বিষয় উনিশ বিশ হয়ে গেলেই আকিরা নষ্ট হয়ে যাবে প্রশ্ন করি একটা বুঝলাম দিন তৈরি করা আল্লাহর কাজ বুঝলাম দিন আল্লাহ কমপ্লিট করেছে বুঝলাম নবীও দিন সম্পূর্ণ পৌঁছে দিয়েছে এখন চার নম্বর একটা প্রশ্ন আসে কোন নবী রাসুল কি এই একটা রাখেন যে শরীয়তের মধ্যে তিনি কিছু একটা আমল তৈরি করবেন শরীয়তে বিন্দু পরিমাণে পরিবর্তন ঘটাবেন এই যে না বলে দিলাম দলিল কোথায় আহলে হাদিসরা যদি বেঁচে থাকে দলিল নিয়ে বাঁচবে আর যদি মৃত্যুবরণ করে দলিল নিয়ে মরবে দলিল নিয়ে মৃত্যু হবে অথবা দলিল দিয়েই জীবিত থাকতে হবে আল্লাহ নবী কোন নবীর সুলকে আল্লাহ ইখতিয়ার দেয় নাই যে সে শরীয়তের বিন্দু পরিমাণে জাররা পরিমাণে কোনো কিছু ইবাদত ঢোকাবে অথবা বের করবে দলিল একটা করে আয়াত দেবো একটা হাদিস দেব এই প্রত্যেকটা পয়েন্টের উপরে ডিটেল আলোচনা করা যাবে জুমার খুদবা এই জন্য সংক্ষিপ্ত করে আপনাকে বলছি প্রথম পবিত্র কোরআন খুলবেন সুরা ইউনুস সুরা নম্বর দশ এক নম্বর পনেরো সুরা আহা কাপ নম্বর ছেচল্লিশ আয়াত নম্বর নয় এবং সুরা ইউনুস এক নম্বর পনেরোর আলোচনা সহ দেখবেন আল্লাহ নবী একদিন বসে আছেন কুরাইশের কিছু বেশ কিছু হত্যাকর্তারা এসে বলছে আল্লাহ নবীকে কোরআনটাকে নিয়ে বলছে ওয়া ইতিবি কোরআনি হাজা হে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আপনার পরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনে কিছু পরিবর্তন করেন না একটু পরিবর্তন করে দেন রদ বদল করে দেন খুব কঠিন আমরা মানতে পারছি না এ দাবি কারা করেছিল কুরাইশরা বলছে ওয়াইতিবি কোরআনি বৈরি হাজা এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে এসে আমাদেরকে খুব কঠিন মানতে পারছি না দিলহু যদি গোটা কোরআন পরিবর্তন করতে না পারেন একটু একটু পরিবর্তন করে দেন একটু একটু পাল্টা করে দেন আমাদের মনের মতো মর্জি মতো যেন হয় যখন এই কথা বলেছে আল্লাহ মাথা নিচু করে বসে আছেন আল্লাহ আসমান থেকে ফেরিস্তাকে পাঠিয়ে দিচ্ছেন কোরআনের আয়াত নিয়ে ফেরিস্তা জিবরালকে পাঠিয়ে দিচ্ছেন কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে আল্লাহ নবী তখন প্রকাশ্যে কোরআনের ভাষাতে তখন বলছে ইহুদি এবং কাফেরদেরকে যে এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণে পরিবর্তন করার আমার কোনো আর নেই আন্না তাবিউল্লাহ আমি তো শুধুমাত্র তারই আনুগত্য করি যেটা আমার রব আমার উপরে অবতীর্ণ করেন আমার কোনো আর নাই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ পরিবর্তন করবো আল্লাহ ইতিহাস দেয় নাই আরে আমি তো ওটারই আনুগত্য করি যেটা আল্লাহ আমার পুরো অবতীর্ণ হয়েছে আমার পুরো কঠিন হলেও আমি সেটাকে আমল করতে বাধ্য হই আমি নিজের জন্য একবার মধুকে হারাম করে নিয়েছিলাম সেটা তাহারিম আয়াত নাম্বার দুই কিন্তু আল্লাহ আসমান থেকে ওই অবতীর্ণ করে বলে দিয়েছে ভুল সিদ্ধান্ত আমি একবার ইনশাল্লাহ বলি নাই সেটা কাহা পঁচিশ থেকে উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ ওই আশা বন্ধ করে দিয়েছে আমি একবার সাহাবিদেরকে বলেছিলাম এই গাছের সঙ্গে এই গাছের সংযোগ করে দাও ভুল সিদ্ধান্ত সাহাবিরা পরে সংশোধন করে দিয়েছে আমি তো কেবল তারই আনুগত্য করি যেটা আমার রব আমার অবতীর্ণ করেছে আমি কিভাবে কোরআন মধ্যে পরিবর্তন আনবো কিভাবে রব বদল করে দেব তার মানে বোঝা গেল কোন নবীদের ইখতিয়ার ছিল না শরীয়তের মধ্যে বিন্দু পরিমাণে কিছু পরিবর্তন করবে আমাদের হুজুর কত কি করে দিচ্ছে হুজুর কোরআনের আয়াতের নামে তারিখ যুদ্ধ দিয়ে দিচ্ছে কত রকমের কাজ চলছে আরেকটা হাদিস সে বুখারি তিনশো পঞ্চাশ কিতাবুসলাত সবাই জানে আল্লাহ নবীকে যখন মেয়েরাজে নিয়ে চলে যায় জান্নাত দেখে জান্নাম দেখে ফেরেস্তা জিব্রাইলের নেতৃত্বে দেখে ফিরে আসছেন মাঝখানে দেখা হয়ে গেছে একজন নবীর সঙ্গে তার নাম নবী মৌসা আলি সালাম আল্লাহকে বলছেন আল্লাহ কি দিয়েছে কেন মৌসা হচ্ছে অভিজ্ঞ মানুষ অনেক অভিজ্ঞতা ছিল কেন আল্লাহ নবীর দেড় হাজার বছর পূর্বে পৃথিবীতে এসেছিল বানিসের শয়তান বজ্জাত তাদেরকে চড়িয়ে গেছে অনেক অভিজ্ঞ সম্পূর্ণ মানুষ আসমানে গিয়ে আল্লাহ নবীকে ধরেছে এ দুনিয়াতে নয় একদম আসমানে নবীকে বলছে কি দিয়েছে আল্লাহ ঘুরে আসলেন আল্লাহ নবী খুশি মনে বলছেন ফরাজা খানসেন সালাতান আমার উন্মতের জন্য আল্লাহ পঞ্চাশ হক নামাজ দিয়েছে মুসাসমকে ভরেছেন কিরে বাবা পঞ্চাশ হক নামাজ পারবে না যান আল্লাহ কাছে যান ফাইর যে যান ঘুরে যান আল্লাহ কাছে যান নামাজ কমে নিয়ে আসেন আল্লাহ নদী তো সঙ্গে চলে গেছে আল্লাহ কাছে আল্লাহ উম্মত পারবে না কমিয়ে দাও কমিয়ে দিয়েছে চলে এসেছেন নবীর মুসার কাছে বলছে কত দিয়েছে এত কমেছে এখন হয়নি আবার যাও আবার নবী যাই বারবার যায় এসে যায় এসে বসে পাঁচ এসে দাঁড়িয়ে যায় মূষা তাও বলেছে আবার যান তাও পারবে না আমি সত্য মিলে গেছে আল্লাহ আমার লজ্জা লাগছে আর যেতে পারবো না এতেই খুশি এই পাঁচ রক্নে নবী দুনিয়াতে চলে আসলেন আপনার কাছে আমার প্রশ্ন খুব সূক্ষ্মভাবে শুনলেন কথাটা আমার দাবি ছিল কোনো নবীর এখতিয়ার নাই শরীয়তের মধ্যে বিন্দু পরিমাণ সংযোজন করবে বা বিয়োজন করবে বাদ দেবে এটা একটা নবীদেরও নাই নবী মৌসা আলাইসালাম যার উপরে প্রথম শরীয়ত অবতীর্ণ হয়েছে তওরাত মানে কি সারিয়া আইন ল আইনের গ্রন্থ আমার কাছে তওরাত আছে বিকৃত তওরাত কমপক্ষে নয়টা কোয়ালিটির তরাত আমি সংগ্রহ করেছি সবগুলো বিকৃত কিন্তু সেগুলো এখন বাতিল হয়ে যায় না হারিয়ে যায় না আছে কমপক্ষে চারশো সতেরোখানা ল আছে আইন আছে যেটা কোরআন এবং হাদিসের সঙ্গে মিলে যায় আমার গণনাতে তো বিকৃত তওরাত মুসা পরে আল্লাহ যখন অবতীর্ণ করে তখন কি বিকৃত ছিল না সঠিক ছিল কথা বলে সঠিক ছিল যার উপরে তওরাত অবতীর্ণ হয়েছে কত বড় নবী চিন্তা করেছেন এক থাপ করে একদম ফেরেস্তা যখন মালিকুল মত এসেছিল তার চোখটাকে অন্ধ করে দিয়েছে কত ক্ষমতা দেখেছেন সে বুখারি নম্বর হাদিস এক চোখ অন্ধ করে দিয়েছে এক একটা মানুষকে মেরে ফেলেছিল ভুলক্রমে সেটা পঁচিশ থেকে ত্রিশ নম্বর আয়াত অনেক পাওয়ার আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনিও অনেক বড় নবী তার সমকক্ষ কোনো নবী আর নাই গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব ব্যক্তি যদি কেউ হয়ে থাকে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার মধ্যে যেন পঞ্চাশ শত নামাজ দিয়েছে মুসাল্লাম পারবে না যে আপনি ফিরে রাব্বিক আপনার রবের কাছে নামাজকে কমিয়ে আসেন আমার প্রশ্ন আপনার কাছে ও নবীর যদি ইখতিয়ার থাকে শরীয়তে কিছু বাড়াবে অথবা কমাবে তো মুসা নবী আর আমাদের নবী আসমানে দুজন বসে এসে পরামর্শ করতো মোহাম্মদ সাহেব ভাইজান আমার মুসা বলতে ভাই আমার ছোট ভাই মোহাম্মদ রসুল্লাহ আপনার উম্মত পঞ্চাশ পারবে না যান আপনার উম্মতকে পাঁচ দিয়ে আসেন কেন মুসা বলে ইলা রাব্বিক রবের কাছে যান আর আল্লাহ নবী নিজেও পারবেন উম্মত ঠিক আছে দেখবো উন্মত পারে কি পারে না যদি না পারে কমিয়ে দেবো ওই অবস্থায় চলে আসতে পারতেন কিন্তু নিজেরা পরামর্শ করে দুনিয়াতে আসে নাই বরং আল্লাহ কাছে বার বার ফিরে যেতে হয়েছে কারণ একটাই ইবাদত কতটুক করবে আল্লাহ ঠিক করে দেবে কোন নবীর সুলকে আল্লাহ এখতিয়ার দেয় নাই শরীরতে কিছু বাড়াবে অথবা কমাবে যদি এখতিয়ার থাকতো আল্লাহ কাছে বারবার যেতে হতো না বারবার ফিরে যেতে হতো না একবার গেছে দুইবার তিনবার চারবার গিয়েছে মুসার আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ পরামর্শ করেই দুনিয়াতে পাঁচ পঞ্চাশকে পাঁচ করে দিত কিন্তু এখতিয়ার আল্লাহ দেয় না এই ক্ষমতাই নেই নবীদের এই জন্য আল্লাহ সুমাতার কাছে বারবার গিয়ে নামাজকে কমাতে হয় মুসলমানের বাচ্চায় হাদিস অনেকবার শুনেছে কিন্তু এই কথাটাকে বুঝে নাই এই কথাটা আমরা বুঝতে পারি নাই যে আল্লাহর ক্ষমতা ইবাদত আল্লাহর জন্য হয় কতটুক করব কোন সময় করব এটা আল্লাহ নির্ধারণ করে দিবে কারণ দিন শরীর তৈরি করা আল্লাহর কাজ কোন নবী রাসুলের কাজ নয় যে পঞ্চাশ নামাজকে নিজের ইচ্ছেতে পাস করে দিবে এটা নবীদেরকেও দেওয়া হয় না